আমাদের চ্যানেলে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি বেগুন আর পাবদা রান্না করবো দেখুন পাবদা মাছ কেটে ধুয়ে নিয়েছি এটাকে নুন হলুদ মাখিয়ে দেবো কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াতে তেল দিয়ে দেবো আমি অল্প তেল মশলায় পাবদা মাছের ঝোল রান্না করবো বেগুন দিয়ে আর এখানে কাঁচা লঙ্কা আর আদা আছে এটা বেটে নেবো কাঁচা লঙ্কা আদাটা বেটে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছটা দিয়ে দেবো মাছটা বেশি ভাজবো না হালকা করে ভাজবো হালকা ভাজা হয়ে গেছে আমি হালকা করে ভেজেছি এবার তুলে নেবো দেখুন কেমন হালকা করে ভেজেছি আমি আর বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছ ভেজে তুলে নিয়েছি আমি আমি জিরে ফোড়ন দিচ্ছি আর বেগুনটা দিয়ে দিচ্ছি আমার গাছের বেগুন আমাদের সাদা বেগুন বেগুন গাছে হয়েছিল মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দেবো এক চামচ আদা আর কাঁচা লঙ্কা আমি এটা কিন্তু টমেটো দেবো না নুন দিচ্ছি পরিমাণ মতো নুনটা দেবেন হালকা একটু গুঁড়ো লঙ্কা দেবো কালারটা আসার জন্য তো হলুদ দিচ্ছি এক চামচ আমি যেমন করছি আপনারা ঘরে করবেন তেল মশলা কম দিয়ে খুব সুন্দর খেতে হয় অনেকে তো পাবদা মাছ সর্ষে দিয়ে খেয়েছেন আমি যেমন করছি সেরকম করে খেয়ে দেখবেন মশলা ভাজা হয়ে গেছে দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো একটু সামান্য জল দেবো ফুটলে এই মাছটা দিয়ে দেবো জলটা ফুটে গেছে এবার মাছগুলো আমি দিয়ে দেবো চলে যায় এবার আমি ধনে পাতাটা কেটে রেখে দিয়েছি ধনে পাতাটা দিয়ে দেবো এর উপর দিয়ে আর এখানে আমি জিরে ভেজে রেখে দিয়েছি এক চামচ দিয়ে দেবো জিরে ভাজা শুকনো গলায় নেড়ে নিয়ে আর বেটে নেবেন জিরেটা আমি বেশি ঝোল টানাবো না একটু গা রাখবো ঝোলটা মাছটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এরকম গামাকা করেছি এবার আমি নামিয়ে দেবো দেখুন দেশি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল কত সুন্দর হয়েছে এরকম আপনারা ঘরে করে খাবেন আমি কিন্তু বেশি তেল মশলা দিইনি দেখেছেন আপনারা আমি কেমন করে রান্না করেছি এরকম ঘরে করে খাবেন আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আর পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান ভালো থাকুন আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ